আমাদের কিছু ভাই চার ইমামকে চার ইমামের কোনো ইমামকে অনুসরণ করেন না তারা সরাসরি হাদিস মানে তবে ইমামকে অনুসরণ না করা কতটুকু সঠিক দেখেন ইমামকে অনুসরণ করব না কোরআন হাদিসকে অনুসরণ করব যদি কোরআনে কোনো মশলা সুস্পষ্ট থাকে হাদিসে কোনো মশলা সুস্পষ্ট থাকে সেখানে কোনো ইমামকে অনুসরণ করার প্রশ্নই উঠে না কোনো প্রশ্ন উঠে না আসলে কথা হয়েছে কি যে কিছু মাসলা মাসাইল কোরআন হাদিসে আছে কিন্তু ওপেন নাই ওটা ওপেন করা লাগে তো ওপেন কেউ না করলে আপনি পাবেন না কোনোদিনও পাবেন না সেই মশলাটা ওপেন যে ইমামে করলো সেই ইমামের ওপেন করা মশলার উপরে আমল করলেন আপনি আসলে কিন্তু কোরআনেরই মশলা হাদিসেরই মশলা কিন্তু কথাটা ওপেন নেই তার দৃষ্টান্ত দেখেন কোরআন শরীফের মধ্যে আছে শুক্রবারে যখন আজান হয় তখন তোমরা মসজিদে যাও আর ব্যবসা বন্ধ করো ব্যবসা বন্ধ করো এটা কোরআনে আছে প্রশ্ন হইল এখন যে পাট দোয়া রোয়াগারা হাল বাওয়া স্কুলে পড়ান ইত্যাদি কর্ম যদি কেউ করে সেগুলো কি বন্ধ করতে হবে যদি বন্ধ করতে হয় তাহলে কি এগুলো কোরআনে আছে কি এখন ইমামরা বলবে যে সেগুলোও বন্ধ করতে হবে বলে এগুলো কি কোরআনে আছে বলে আছে কোথায় আছে দেখান আমরা তো দেখি না বলবে যে বাবা আছে কিন্তু অপেন না অপেন না আছে সব জিনিস অপেন থাকে না বলে অপেন না কীরকম আছে বলে এই জায়গায় আছে কিভাবে দেখান তো আমাকে দেখাবে এইভাবে যে ব্যবসা বন্ধ করবার বললেন কেন আল্লাহ তালা ব্যবসা কি হারাম না যায় খারাপ কাম খারাপ কাম তো না তাও বন্ধ করতে বললেন কেন এই জন্য বন্ধ করতে বললে যে ব্যবসার মধ্যে লিপ্ত থাকলে জুমার নামাজে অংশগ্রহণ ব্যাঘাত প্রাপ্ত হবে তাহলে বুঝলাম যে জুমার নামাজ ব্যাঘাত প্রাপ্ত হবে সেই জন্য ব্যবসা বন্ধ করতে বলছে কাজে এই কারণ যেখানে থাকবে সেখানেই বন্ধ করতে হবে এই কারণটা যেখানে যেখানে থাকবে তাহলে এই কারণটা তো মাস্টারির মধ্যেও আছে এই কারণটা তো রুয়াগারার মধ্যেও আছে এই কারণটা তো পাঠ ধোয়া ইত্যাদি কাজের মধ্যে আছে কাজেই এগুলো বন্ধ করতে হবে আর যদি এই কারণ না থাকে তাহলে বন্ধ করতে হবে না ব্যবসাও বন্ধ করতে হবে না কীরকম যেমন একজন মানুষ রেলগাড়িতে বা বাসে উঠছে যে বাস বা রেলগাড়ি জামে মসজিদের দিকে চলছে আর এই চলাকালীন সে যদি কেনা বেচা করে দূষণীয় না কারণ কেনা বেচাতে জুমা মসজিদের দিকে যাওয়াটা বাধাপ্রাপ্ত হয় নাই কারণ বেচা কিনার মাধ্যম দিয়ে জমা মসজিদের দিকে যাচ্ছে ও ব্যক্তি কাজে এর জন্য নিষেধ না বেচা কিনা করতে পারবে তাহলে আমরা বুঝলাম এই যে যে মশলাটা বের করলে কোরআনের মধ্যে আছে মশলাটা কিন্তু অপেন না এইভাবে অনেক মশলা মাসাইল কোরআন হাদিসের ভিতরে থাকে কিন্তু অপেন থাকে না অপেন যারা করে তাদের অপেন করার পরে সেই মশলাকে মানার নাম হয়েছে ইমাম মানা ইমামকে কি মানে কেউ এইটা কথা হয়েছে ইমামকে মানলাম আসলে কোরআনের হুকুমি মানে কিন্তু রাস্তাতে দেখাইলো যে অপেনটা করে দিল তার দিকে জড়িত করা হয় সম্পৃক্ত করা হয় যেমন এই মশলাটা ইমাম আবু হানিফা করে দিলেন মানা হবে কি যে আবু হানিফাকে আমরা ফলো করলাম অর্থাৎ আবু হানিফা আমাকে বুঝাইলেন এটা বুঝাই দিছে কাজে আমরা যদি ভাবি যে আমরা ইমামকে মানি ইমামকে কোনোদিন মানি না ইমামকে মানি না ইমাম আমাদেরকে যে সমস্ত মাসলা মাসাইল কোরআন হাদিসের মধ্যে ওপেন নাই ওপেন যেগুলো আছে সেগুলো তো ব্যাখ্যার প্রয়োজনই নাই যেগুলো ওপেন নাই সেগুলো ব্যাখ্যার প্রয়োজন হয় সেগুলো ইমামরা ব্যাখ্যা করেন আর রূপকভাবে বলি আমরা আজ ইমামকে মানি বা কোরআনকেই মানি কিন্তু রূপকভাবে ইমামকে বলা হয় কারণ এই ব্যাখ্যাটা ইমাম করছে এতটুকু কাজে ইমাম ইমামের ব্যাখ্যা না মানলে কোনো দিন কোনো মানুষ কোরআন হাদিসের উপর আমল করতে পারবে না কোনোদিনও পারবে না হয় তার নিজের ইমাম হইতে হবে অথবা অন্য কোনো ইমামের অনুসরণ করতে হবে তাছাড়া কোনো রাস্তা নাই যেমন পানি আপনি খাবেন একটা পানি প্রকাশ্য পানি আপনি খালে আছে পানি খাইলেন কুয়ে আছে খাইলেন আর একটা পানি আপনি পাতাল থেকে উঠে খাবার চান আমরা যে বুঝা রয়েছি এখানে কিন্তু পানি আছে এই জায়গার পাতাল থেকে পানি উঠাই আপনি খাবেন কিন্তু পানিটা তো অপেন না এই পানিটা যদি উঠাইয়া খাবার চান হয় আপনার নিজের মিস্ত্রি হইতে হবে আর না হইলে অন্য কোনো মিস্ত্রি তুইলা দিবে আপনি খাবেন পানি তো মিস্ত্রির না পানি তো আল্লাহরই কিন্তু তুইলা দিল মিস্ত্রি কাজে হয় আপনি নিজে ইমাম হবেন অথবা অন্য কোনো ইমামের আবিষ্কার করা মশলার উপরে আমল করবেন তাছাড়া কোনো গতি নাই কাজে যারা বলে যে ইমামকে মানা যাবে না তারা এই পানি খাইতে পারবে না তারা মানুষকে বিভ্রান্ত করে রাস্তা নাই দ্বিতীয় কোনো রাস্তা নাই কোনো রাস্তা নাই হয় আপনি মুস্তাহিদ হবেন অর্থাৎ আপনি যেন গবেষণা করতে পারেন অথবা আপনি যদি গবেষণা না করতে না পারেন তাহলে নিশ্চয় বিশ্ববরণ্য কোনো গবেষকের গবেষণার আলোকে কোরআন হাদিসের উপরে আমল করতে হবে আপনাকে কাজে ইমাম মানতে হবে ইমাম না মানলে এটা গুমরাহি